দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সন্ত্রাসবাদের সমর্থক ইউরোপের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরানও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র বাংলাদেশে আজ করোনায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড এক জুলাই থেকে কার্যকর হচ্ছে কঠোর বিধিনিষেধ এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেরিলা হামলায় এক পুলিশ ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছে আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে আজ ইরানের বিচার বিভাগের প্রধান ও নবনির্বাচিত president Ayatollah Seyed Ebrahim Raisi একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন আয়াতুল্লাহ খামেনি বলেন ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর জঙ্গিরা ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে ভাষণের অন্য অংশে তিনি গত আঠারো জুনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুলভাবে ভোট দেয় দেশের জনগণকে ধন্যবাদ জানান ওই নির্বাচনে আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি শতকরা বাষট্টি ভাগের বেশি ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন পরমাণু সমঝোতা ইরানের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার তিনি বলেন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার কূটনৈতিক গুরুত্ব নেই তিনি বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের অভিপ্রায় ব্যক্ত করেছেন মেশকিনি বলেন ইরানও যদি আমেরিকার মতো কূটকৌশলের আশ্রয় নেয় তাহলে আমাদের অবস্থান হচ্ছে যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষিত না হয় তাহলে ইরানও ভিয়েনার সংলাপ থেকে বেরিয়ে আসবে রবার্ট ম্যালি সম্প্রতি বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন প্রশাসন আর ভিয়েনায় চলমান সংলাপে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষিত না হলে এই সংলাপ থেকে বেরিয়ে যাবে ইরানের parliament speaker Mohammad Bagher Ghalibaf বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইয়ের সঙ্গে তার দেশের নজরদারি বিষয়ক সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্থাটিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর আর কোনো ছবি বা তথ্য সরবরাহ করা হবে না তিনি পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন আইএইয়ের সঙ্গে যে তিন মাসের সাময়িক চুক্তি হয়েছিল তা নবায়ন করা হয়নি ইরানের পার্লামেন্টে পাশ হওয়া এক আইন অনুযায়ী এদেশের আণবিক শক্তি সংস্থা গত ফেব্রুয়ারি মাসে আইএইএকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর নজরদারি করতে দিতে অস্বীকৃতি জানায় এ অবস্থায় আইএ এর মহাপরিচালক তেহরানে ছুটে আসেন এবং ইরানি কর্মকর্তাদেরকে অনুরোধ করে তিন মাসের জন্য একটি চুক্তি করেন ইরান বলছে আমেরিকা তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে পাশ্চাত্যের সঙ্গে ইরানের এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হবে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হওয়ার পর আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে এদিকে দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী এক জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল জানানো হয়েছিল একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড আর আজ জানানো হয়েছে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড আজ সোমবার সকাল আটটায় সমাপ্ত চব্বিশ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে আট হাজার তিনশো চৌষট্টি জন গত বছরের আট মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এটাই চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একশো চার জনের আগের চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ সংখ্যক একশো উনিশ জনের মৃত্যু হয়েছিল দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট আট লাখ ছিয়ানব্বই হাজার সাতশো সত্তর জন আর মোট মৃত্যু হয়েছে চোদ্দ হাজার দুশো ছিয়াত্তর জনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট পঁয়ত্রিশ হাজার উনষাট জনের নমুনা পরীক্ষা করা হয় আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে তেইশ দশমিক আট ছয় শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা হয় সেখানে আশঙ্কাজনকভাবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত পাওয়া যাচ্ছে বিশ শতাংশের বেশি এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী পয়লা জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিরে আসি বিশ্ব সংবাদে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ পর্যালোচনা শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে আরও বলেছেন মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশ সহ গোটা অঞ্চলের উপরেই প্রভাব ফেলছে তিনি অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন মিয়ানমারের বিশাল মুসলিম গোষ্ঠীর ওপর নির্যাতন নিপীড়নের বিষয়ে নিরবতা হচ্ছে বিপজ্জনক কারণ একটা সময় আসবে যখন তা গোটা অঞ্চলকে এই ক্ষতির মুখে ঠেলে দেবে বাংলাদেশের মতো অন্যরাও এই সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে হবে ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে একশো আসনে প্রার্থী দেবে মজলিসে ইতিহাদুল মুসলিমিন মিম দলটির পক্ষ থেকে মিমের অন্যতম প্রধান নেতা ও তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন মিম উত্তরপ্রদেশে একশো বিধানসভা আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুসলিম জনবসতিপূর্ণ এলাকাগুলোতে তারা প্রার্থী দেবে দুই সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল মিম কিন্তু কোনো ছাপ ফেলতে পারেনি তারা ভোট পেয়েছিল মাত্র শূন্য দশমিক দুই শতাংশ কিন্তু গত বছর বিহার বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করেছিল ওয়াইসির দল মাত্র বিশ আসনে নির্বাচনে লড়ে তারা পাঁচ আসনে জয়ী হয়েছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় একজন পুলিশ কর্মকর্তা সহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় সন্ত্রাসীরা হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় একজন বিশেষ পুলিশ কর্মকর্তা সহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন আজ সোমবার আস্তক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ ওই ঘটনায় এসপিও ফয়াজ আহমেদ তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন গণমাধ্যমে প্রকাশ গতকাল রোববার রাত সোয়া দশটা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় হামলাকারীরা একচল্লিশ বছর বয়সী স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও ফয়াজ আহমেদের বাসায় ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সাহায্যে এলোপাথারি গুলিবর্ষণ করায় তারা নিহত হয়েছেন ওই ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসকরা ফয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন কিছুক্ষণ পরেই মারা যান তার স্ত্রী আজ সোমবার জাগরণ ডট কম হিন্দু ওয়েবসাইটে প্রকাশ আহত পুলিশ কর্মকর্তার কন্যাকে উন্নত চিকিৎসার জন্য অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে তার মৃত্যু হয় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় সন্ত্রাসীরা অবন্তিপুরার হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে ওই সন্ত্রাসী হামলায় ফয়াজ তার স্ত্রী ও কন্যা মারাত্মকভাবে আহত হয়েছেন গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে পরবর্তীতে ফয়াজ ও তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ওই ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে বলছিলেন আমাদের প্রতিনিধি ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাসতাসাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন আজ ভোরে ইরাক সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের উপর মার্কিন হামলায় অন্তত চারজন শহীদ হয়েছেন হাসতাসাবি এক বিবৃতিতে বলেছে চার শহীদের রক্তের বদলা নেওয়া হবে হাসতার সাবির পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে হাসতার সাবির বরাদ দিয়ে সংবাদ সংস্থা মাওয়াজিন নিউজ জানিয়েছে সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা ইরাকে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে কোনো তৎপরতা চালাচ্ছিল না সেখানে কোনো অস্ত্রাগারও ছিল না হাসতাসাবি অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবির পুনরাবৃত্তি করেছে সম্প্রতি রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের তথ্য সম্বলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কি প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে অন্য একটি নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার বলছে গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে